আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি আশ্চর্য ঘটনা যা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন পুরুষ ছাগলের সংস্পর্শে আসেনি এমন একটি ছোট ছাগি কি করে দুধ দেয় মহান আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি মক্কার এক কিশোর যিনি তখনও যৌবন বয়সে পদার্পণ করেননি কুরাইশ বংশের এক সর্দার উব্বা ইবনে আবু মৈতের একপাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উব্বার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন একদিন এ কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক যাদের চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান দূর থেকে তার দিকেই এগিয়ে আসছেন তারা এত পরিশ্রান্ত ও পিপাসার্থ ছিলেন যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন হে বৎস এ ছাগলগুলি থেকে কিছু দুধ দুয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসা নির্বৃত্ত করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নেই ছেলেটি বললেন এ আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলি তো আর আমার নয় আমি এগুলো রাখার ও আমানতদার মাত্র সুবাহান লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হল না বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল তাদের একজন আবার বলে উঠলেন তাহলে এমন একটি ছাগি আমাদেরকে দাও যা এখনো পাঠার সংস্পর্শে আসেনি ছেলেটি নিকটেই দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন লোকটি এগিয়ে গিয়ে ছাগিটিকে ধরে ফেললেন এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান মলতে লাগলেন অবাক বিষয়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন কখনো পুরুষ ছাগলের সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগে কি করে দুধ দেয় কিন্তু কি আশ্চর্য ব্যাপার কিছুক্ষণের মধ্যেই ছাগের ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণে দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটির নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন সুবাহান তারপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ছেলেটি যা কিছু দেখছিলেন সবই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল সবাই যখন পরিতৃপ্ত হলেন এবং তখন সেই পুণ্যবান লোকটি সাগির ওলানটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল এরপর কিশোর ছেলেটি সেই পুণ্যবান লোকটিকে অনুরোধ করে বললেন আপনি যে কথাগুলো উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন লোকটি বললেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক এই মহান ব্যক্তিটি আর কেউ নন তিনি স্বয়ং বিশ্ব মানবতার মহান মুক্তিদূত সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আর তার সঙ্গীটি ছিলেন হজরত আবু সিদ্দিক রদিয়াল্লাহ তালান সুবাহান কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার পিরিপথসমূহে আশ্রয় নিয়েছিলেন রসল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ ও আমানতদারি ও বিচক্ষণতা খুবই চমৎকার মনে হয়েছিল এ ঘটনার অল্প কিছুদিন পরেই সেই কিশোর ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিম হিসেবে নিজেকে উৎসর্গ করেন সুবাহ ছাগলের রাখালি সেই ভাগ্যবান বালকটি ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তালান সুবাহান তিনি নবীগৃহে প্রতিপালিত হন তাকে অনুসরণ করেন এবং তারই মতো আচার আচরণ ও চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হন এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে হৃদায়ত প্রাপ্তি আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের নিকট উত্তম ব্যক্তি ও তার উত্তম সাথী সুবাহান আসহাবে রসুলের জীবন কথা প্রথম খণ্ড মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন আমিন আশা করি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন এতে করে আমাদের আপলোড দেওয়া পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলের পুরনো দর্শক হয়ে থাকেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত